আসসালামু আলাইকুম সকাল নয়টা পঁচিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন টেকনাফ উপজেলায় লবণের বাম্পার ফলন হয়েছে চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছেড়ে গেছে বেসিক কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন গত মার্চ মাস পর্যন্ত টেকনাফ উপজেলায় এক লাখ চল্লিশ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে চল্লিশ হাজার মেট্রিক টন বেশি লবণ চাষিরা জানিয়েছেন ইদানিং লবণের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে প্রতিমন অপরিশোধিত লবণ বিক্রি হচ্ছে পাঁচশত সত্তর টাকা থেকে ছয়শত টাকায় ফলে লবণ চাষিরা কোমর বেঁধে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন আরও বেশ কিছুদিন লবণ উৎপাদন হতে পারে বলে আশা করা হচ্ছে মহেশখালীতে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল হোয়ানক টাইমবাজার সহ বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী magistrate A F M Shamim এ সময় পণ্যের মূল্য তালিকা না থাকায় ও দাম অতিরিক্ত রাখায় তিনজন দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করা হয় কক্সবাজারে গতকাল পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস এ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাইনুদ্দিন মিল্কি বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন সদস্য হারুনুর রশিদ স্কাউট লিডার ফরিদুল আলম ও অরুণোদয় স্কুলের প্রধান শিক্ষক শাহজালাল কক্সবাজারে বাংলা নববর্ষের দিনে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা বৈশাখী মেলা সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে জেলা প্রশাসন কর্তৃক চোদ্দশো তিরিশ সালকে বরণ উপলক্ষে এসব কর্মসূচি গ্রহণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানান বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে সকল সম্প্রদায়ের মানুষের সম্মিলন ঘটে পবিত্র রমজান মাসের আমল ঠিক রেখে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ দিবসের কর্মসূচি শুরু করা হবে কর্মসূচি উদযাপনে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করা হবে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই শীর্ষক উখিয়ায় youth ambassador follow up meeting অনুষ্ঠিত হয়েছে গতকাল ইউএসআইডির সহযোগিতায় the hunger project Bangladesh Ukhia press ক্লাবের কনফারেন্স রুমে এই মিটিংয়ের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির আজীবন সদস্য কবি আদিল চৌধুরী আলোচনায় অংশ নেন উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার সাধারণ সম্পাদক রতন কান্তি দে ও দাহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আব্দুর রব সভায় বাল্যবিবাহ প্রতিরোধ পরিবেশ সুরক্ষা আইন পাহাড় কর্তন বন্ধের উপর গুরুত্ব আরোপ করা হয় রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহকারী গ্রুপের তিন কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব পনেরো চকরিয়া উপজেলার ইলিশিয়া লালব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় র্যাব পনেরোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন জানিয়েছেন সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পের আগ্নেয়াস্ত্রের উৎস উদ্ঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মহেশখালী থেকে সিএনজি অটোরিকশায় করে উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে একটি দল রওনা করেছে তাদের ধরতে সকালে ইলিশিয়ায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব এ সময় চালক সহ তিনজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয় আটককৃতরা হল মুক্তার আহমদ আব্দুর রহিম ও মোহাম্মদ এনামুল হক তাদের কাছ থেকে তিনটি একনলা